সবার জন্য তো দোয়া করতাম বিশেষ করে স্যারের জন্য দোয়া করতাম যে আসলে আসলে সব যে কোনো ডাক্তারের কাছে যাইতাম আমারে বলতো যে অপারেশনের কথা আমি চিন্তা করতাম ওইখানে কোমরে অপারেশন করিয়া ওইখানে নাট বল্টু লাগাইবো এটা কেমন হয় হ্যাঁ, বাদ দিয়ে স্যারের আশ্বাস নিজে যখন সুস্থ করা শুরু করছি তখন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান স্যারের আন্ডারে যেদিন প্রথম ভর্তি হয়েছিলেন স্যার কথা দিয়েছিলেন সুস্থ হয়ে যাবেন ট্রিটমেন্ট নিতে থাকুন আজকে ওনার উনত্রিশতম দিন কেমন আছেন আমার এই ভাইটি আসেন দর্শক একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ স্যার আজকে এই ডিপিআরসি হসপিটালে আপনার উনত্রিশতম দিন স্যার আপনাকে প্রায় এক মাস থাকার কথা বলেছিলেন উনত্রিশতম দিনে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে সালাম আলাইকুম আমি আজকে প্রায় উনত্রিশ দিন এই হাসপাতালে আছি চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অনেকটা উন্নত আমি প্রথম আসছি পরে স্যারে আমারে বলছিল যে এক মাস সময় লাগবে আর আমার যিনি চিকিৎসা দিতে আছে উনি কিন্তু কারো দশ বারো দিন আগে বলছে যে আপনি সুস্থ সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছেন আমি বলছি যে আমি আরো একটু দেখি কারণ যেহেতু নাকি আমার হাড্ডিটা অনেকটা ভিতরে চলে গেছিল হ্যাঁ, যার কারণে তো মানে এটার জন্য কষ্ট পেতে হয়েছে অনেক কষ্ট পাইতে হয়েছে অনেক হ্যাঁ, কষ্ট আমি তো আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমার কষ্টগুলোর কথা বলছিলাম তারপরে যদি স্যার আরেকবার একটু বলতেন যে অনেকেই তো হয়তো প্রথম ভিডিওটা দেখেনি তাদের জন্য যদি একটু খুলে বলতেন আচ্ছা। আরেকবার যতটুকু মনে আছে হ্যাঁ, আমার এই ব্যথাটা আজকে প্রায় 17 18 বছর ব্যথাটা হুম হুম এটা সৌদি আরব থেকে আমার ব্যথাটা স্টার্ট হয়েছিল একটা পাথরের চাপা দিছিলাম পাথরের চাপটা আমার কোমরের মধ্যে লাগছিল ওইখান থেকে আমি সৌদি আরবে অনেক টাকা পয়সা খরচ করছি অনেক জায়গাতে গেছি বাংলাদেশেও অনেক ডাক্তারের কাছে আসছি কিন্তু এরকম থেরাপি আমি আসলে কখনো দেখিও নাই নেওয়া থাকবে কথা এরকম থেরাপি দেখি আমি ফিজিওথেরাপি দিয়েছি ওই যে মেশিনের সামথিং কিছু থেরাপি তো শেষ পর্যন্ত আমার হাড্ডিটা এরকম অবস্থা হয়ে গেছিল যে একটা হাড্ডি আর একটা হাড্ডির উপরে এরকম ভাবে উঠতে যেত উঠতে গেলে ইনিসির দিক এরকম ব্যথা হতো আর বাম সাইডটা অবেশ হয়ে যেত আচ্ছা তো যদি আমি উড়ে যা শুইতাম কেউ যদি চাপ দিত তখন টাক করে ওইটা লাগতো তখন এই ব্যথাটা আমার কমতো আচ্ছা এই অবস্থাতে আমি একটা এমআরআই করি আর কিছু রে করি করে আমি কুমিল্লাতে এক ডাক্তার দেখাই নাম বলতাম না তো উনি বলছিল আমার এটার অপারেশন করতে হবে ওইটার মধ্যে নাট বল্টু লাগাইতে হবো স্ক্রুপ লাগাইতে হবো এই বললো যে আবার আপনি দেরি করেন না যদি দেরি ডেট করে এলাম তাহলে হয়তো আটের মধ্যে আর স্ক্রুপ ঢুকবো না বসবো না আচ্ছা। খুলে আসবো তো আমি ওনারে বললাম যদি ওই লেট করলে যদি স্ক্রুপ না বসে আমি স্ক্রুপটা যদি বসান তো এটা খুলে আসবো না সেটাই তো একটা দীর্ঘ সময় হ্যাঁ, বললো যে না না আসবো না আমার জিনিসটা ইমানে আসলো না আর আমি অপারেশনের দিকে যাবো না আচ্ছা। এরকম বহুতবার আমার অপারেশন কথা বলছে ডাক্তার আমি যাই নাই কখন আচ্ছা। তারপরে সফুল্লাহ স্যারের দেখলাম আমি ইউটিউবের মধ্যে আসছি সফুল্লাহ স্যারের কাছে আমি উনিশ তারিখ আসছিলাম জানুয়ারির আচ্ছা। বৃহস্পতিবার ছিল দিন আসছিল তো স্যারের কাছে আসার পরে যখন নাকি আমার পরীক্ষাগুলো যান দেখানোর পরে স্যার এতটুকু বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশাবাদী আশাবাদী হ্যাঁ আমরা আশাবাদী আপনার এটা জায়গাতে আসবো আর আমরা জানি স্যারের এই আশাবাদী মানে ইনশাল্লাহ স্যার আমরা জানি তারপরে আমি করছি কি ওদিনকে প্রিপারেশন নিয়ে আসি ভর্তি হওয়ার বলছিলাম রোববারে আমু বাইশ তারিখ এর ভিতরে বাড়িতে গেছি ওই শনিবার একুশ তারিখে আমি চলে আসছি একুশ তারিখ ভর্তি হইলাম এই পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আরো আর দশ দিন আগে আমি নিজে নিজে সুস্থ মনে করছি এবং যিনি নাকি আমার থেরাপি দিতে আছে উনিও বলছে আমি বলছি যে আরো একটু দেখি এখন আজকে উনত্রিশতম দিন আজকে ইনশাল্লাহ দেশে যাওয়ার পালা আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনার শরীরে কি ফিল করছেন কেমনটা ফিল করছেন এখন আলহামদুলিল্লাহ আমি মনে হয় নতুন করে একটা জন্ম নিলাম একটা নতুন জীবন ফিরে পেয়েছেন ঠিক সেই জিনিসটা মনে হয় এরকম একটা অনুভব আলহামদুলিল্লাহ আমি আগে হাঁটতে হ্যাঁ। আমি আগে হাঁটতে কষ্ট পড়তে লাগলে জায়গাতে কখনো কখনো দুই জায়গা ধরে বসে উঠতে পারতাম আর উঠতে পারতেন ওই বাকি দুই জায়গাটা আমি বসে পড়তাম বসে পড়তেন আলহামদুলিল্লাহ এখন আমার হাঁটুতে কিছু আছে এরকম আমার অনুভব যে কোন একটা সমস্যা ছিল সেটা মনেই হচ্ছে ঠিক অসুস্থ হওয়ার আগে ঠিক যেমন ছিলেন ঠিক সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে অপারেশন বিহীন চিকিৎসা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যে আসলে বারবার বলেন সবাইকে বলেন আসলে সম্ভব এর উৎকৃষ্ট উদাহরণ আপনি নিজেই আসলে আমি প্রত্যেক বেলা নমাজ পড়ে স্যারের জন্য দোয়া করতাম সবার জন্য তো দোয়া করতাম বিশেষ করে স্যারের জন্য দোয়া করতাম যে আসলে আসলে সব যে কোনো ডাক্তারের কাছে যাইতাম আমারে বলতো যে অপারেশনের কথা আমি চিন্তা করতাম ওইখানে কোমরে অপারেশন করিয়া ওইখানে নাট বল্টু লাগাইবো এটা কেমন হয় হ্যাঁ, এতক্ষণ এরকম হাজারো উদাহরণ আছে হাজারো মানুষ আছে মনে হচ্ছেন যে উনি শব্দ ঠিক আগের যৌবন কালে ঠিক যতটা শক্তি ছিল যেমন ছিলেন হাঁটতে বসতে উঠতে গেলে কোনো কষ্ট হতো না ঠিক সেই অবস্থায় ফেরত এসেছে এবং সম্পূর্ণ অপারেশন ভাবে যেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে অপারেশন ছাড়া আপনি কোনো দিন সুস্থ হবেন না সে মানুষটা এখন অপারেশন ভাবে সব কাজ করছেন নামাজ পড়া থেকে শুরু করে হাঁটা চলা সব কাজ সব কাজ এবং ব্যথামুক্তভাবে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য ডিপিআরসি হসপিটালের জন্য এবং যিনি এর কারিগর অবশ্যই এর মেইন কারিগর বাট ওনার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না বাট উসিলা দরকার হয় সেই উসিলা হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান